ঠিক আছে ফাটা ফাত্তরের ব্যথা থাকলে কইবেন শরীর টাইট করছি আমি আগে এরপরে মানুষের সেবা ভালো হইতেন না আরাম খাইবেন না সুন্দর করে এইভাবে আসতে আসতে উঠবেন যতটুকু বইতেন ফার্স্টবার টাইট করে করতে হইতে ভাই এই রোগী টানা দিবেন মনে রাখবেন পাঁচবার করেন টাইট করে নামাজ পড়তেইব শরীর ফাঁক করে দিবে দেখবেন শরীর ফাঁক করে ধরেব সবার সবন দিয়ে দিবেন যেই গাছে কখনই রুগী কাকা কখন ধরে পৃথিবীর দাদা দাদাল শুনছে না ফাঁকা স্টকার মানুষ সুদা করবো এই কবিরা তুমি দেখবেন ভিডিওর মেঝে তারপর হিসেবে হ্যাঁ? এভাবে কিডনির ধরন ছাইরাঙ্গুল পুরানো আছে বাঁকা মানুষ সুদা বলে জঙ্গলার গাছ লাগবো কেমিক্যাল মুক্ত এইভাবে রুকুর মতন দিবেন এই এরকম টানা দিবেন সময় উঠবেন টাইট পাঁচবার সাতবার এই শক্তি বাহার হ্যাঁ? এভাবে টানা দিবেন এই সাইডে রাখবি আর বেতার ট্যাবলেট বেতার ইঞ্জেকশন ঢুকাইবেন না একটা ট্যাবলেট একটা ইঞ্জেকশন খেলে গালমুখ পানি ইয়ে হাট দুর্বল হইয়া যায় কিডনি বাদ হইয়া যায় হাড়ু ফুলিয়া যায় গাল মুখে পানি অকালে মৃত্যু চোখের ছাড়ি দিয়া পানি হইলে চোখের লক্ষণ নষ্ট বাজারে কেমনে আছেন এরা হাতিয়ে দিবেন দুইশো এক নিয়মে ভাইয়া হিন্দু মুসলমান সবার দিয়া যান ভালো হইতেব নাইলে বাইরে বিরত নিবেন ইউটিউবে এর কম দাম জানা আচ্ছা, আমি জায়গা ভাই দিলে দিতে পারবে জঙ্গলের জন্য এইভাবে ধরেন হ্যাঁ মুট করেন টাইট করে এতটুকু ডান হ্যাঁ, আবার এগুলো নামাবেন টাইট না চিকিৎসা ভাই

তাদের এক সাইডা হইয়া যা বাড়ি কটর মটর করে সুগার কারা করবেন কারা মাথা কোমরে যেই বাইরের বন্যার ব্যথা আছে তাদের পাতলা সুগার যাইবে আচ্ছা দুর্ব কামড়াইবে এক সাইড বইয়া দেবেন ব্যথার ট্যাবলেট ব্যথার ইঞ্জেকশন ব্যথার স্প্রে নিজেও খাইবেন না বাচ্চা হয়েছে আল্লাহর নাম নিয়ে একটা আড়াইশো ছয়টা পাতলা